আসসালামু আলাইকুম লার্নিং এন্ড আর্নিং টিভের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে বন্ধুরা যে যে প্রান্তে বসে আজকের ভিডিওটি দেখছেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকবো এজন্য আমি ভালো ভালো ভিডিওগুলো দিয়ে আপনাদের কৃতজ্ঞতা ঋণ কিছুটা হলেও যাতে শোধ করতে পারি সবসময় সেই দোয়া করবেন এবং আমি রিসার্চ করে আপনাদের উপকার হয় এমন ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি আশা করি আপনারা উপকৃত হবেন সো আজকে যে অ্যাপসটি শেয়ার করতে যাচ্ছি এটি একটি বাংলাদেশের ট্রাস্টেড অ্যাপস এবং এটি রেটিং হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এবং অনেকে কিন্তু ভালো রিভিউ দিয়েছে আপনি যদি স্কলিং করে চলে আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল করেছে প্রায় এক হাজারের উপরে এবং এটি সেপ্টেম্বর উনিশ তার মানে দু সালে এটি আপডেটেড হয়েছে এবং এখানে অনায়াসে আপনি কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই কাজ করতে পারবেন সুতরাং স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না টেনে টেনে দেখলে অথবা কেটে কেটে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না আপনার মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন থেকে যাবে এখানে যে কাজগুলো আপনি করতে পারবেন সেটি হচ্ছে বেসিক্যালি আপনি এখানে স্পিন করতে পারবেন তারপর ভিডিও দেখতে পারবেন তারপরে লুডো খেলতে পারবেন তারপর অনেকগুলো খেলা রয়েছে এবং আপনি এই কাজগুলো কারো দক্ষতা কোনো রকম অভিজ্ঞতা অথবা কোনো রকম সাহায্য ছাড়াই আপনি নিজে নিজে আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে ইউজ করে করতে পারবেন এবং আরেকটি কথা বলে রাখা ভালো আপনি এখানে এক ডলার হলে খুব সহজে পেমেন্ট নিতে পারবেন withdraw so step by step শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই অ্যাপসটির নাম হচ্ছে Mega Cash Earn or Real Money Rewards so আমি এবার চলে যাচ্ছি মূল স্ক্রিনের মধ্যে ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনের মধ্যে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো পেয়ে যেতে পারেন এবং অলে ক্লিক দিয়ে রাখবেন সুতরাং আপনি যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করতে চান এখানে প্লেলিস্টে রয়েছে প্লেলিস্টে ক্লিক করে আপনি স্টেপ বাই স্টেপ অনেকগুলো ভিডিও পাবেন যেগুলো ও অন্য কোনো চ্যানেলে পাবেন না আশা করি সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ আমি এবার মূল ভিডিওতে চলে যাচ্ছি প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে গুগল প্লে স্টোরের মধ্যে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি সরাসরি এই যে অ্যাপসটিতে কাজ করবে সেই অ্যাপসটি আপনাকে ইনস্টল করে নিতে হবে আমি সরাসরি লাইভে দেখাচ্ছি যাদের আপনাদের কোনো প্রবলেম না হয় আশা করি আপনি আপনার অ্যান্ড্রয়েড টিকে ইউজ করে এখান থেকে ইনকাম গুলো জেনারেট করতে পারবেন এই যে প্রথমে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন mega cash earn real money reward এটি ইনস্টল করবেন ইনস্টল করে নেওয়ার পরে আপনি এটি ওপেন করবেন কিভাবে এখান থেকে আপনি আর্নিং করবেন এবং কিভাবে এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখাবো এবং স্কিপ না করে আপনি পুরো ভিডিওটি দেখবেন এতে করে আপনি পুরো বিষয় বিষয়টি একবার ভালো করে মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন এতে করে আপনার কোনো রকম হেল্প নিতে হবে না সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এখানে ওকেতে ক্লিক করবেন এরপর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে সরাসরি আপনাকে মূল ইন্টারফেসের মধ্যে নিয়ে যাবে তার মানে এই অ্যাপসটি ওপেন হবে যেহেতু এটি বাংলাদেশি ট্রাস্টেড অ্যাপস সুতরাং আপনি নিঃসংকোচে খুব সহজে এখানে কাজ করতে পারবেন এবং এখানে প্রসিড যেটি লেখা রয়েছে সেই প্রসিডের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে সামনে অগ্রসর হওয়ার জন্য এবার আপনাকে এখানে আপনার মেলটি সিলেক্ট করে দিতে হবে সো এখানে একটু সেকিং হচ্ছে আপনার সেকিং হওয়ার জন্য একটু সময় নেবে রিএন্টার পাসওয়ার্ড আমার পাসওয়ার্ড চেয়েছে অলরাইট আমি আমার রেজিস্ট্রেশনটি করে ফেলেছি আপনি অনুরূপভাবে যেভাবে দেখালাম সেইভাবে আপনি এখানে রেজিস্ট্রেশনটা করে ফেলবেন রেজিস্ট্রেশন করার পরে আপনি এখানে কিছু পয়েন্ট কিন্তু ফ্রি পাবেন তার মানে অ্যাকাউন্ট বোনাস করা অ্যাকাউন্ট বোনাস হিসেবে আপনি দেড়শো কয়েন এখানে ফ্রি পাবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে আমার দেড়শো কয়েন জমা হয়ে গিয়েছে এখান থেকে আপনি ওয়ান ডলার হলে খুব সহজেই উইড্র করে নিতে পারবেন সেটি আমি দেখাবো এবং আলোচনা করব সো এখানে যে কাজগুলো আপনাকে করতে হবে প্রথমত আপনাকে স্পিন করতে হবে ভিডিও দেখতে হবে তারপর আপনি এখানে স্পিনে ক্লিক করবেন আমি স্পিন করে এটি দেখাচ্ছি সো এখানে একটি টাইম কাউন্ট হবে এবং লোডিং হবে লোডিং হওয়ার পরে সরাসরি অনেক সময় গুগল প্লে স্টোরে নিয়ে যাবে গুগল প্লে স্টোরে নিয়ে যাওয়ার পরে আপনাকে একটি ফ্রি ভিপিএন ওপেন ইনস্টল করতে বলবে এটি আপনি না করলেও চলবে সরাসরি আপনি আবার মূল স্ক্রিনের মধ্যে আপনি চলে আসবেন তার মানে মেগা ক্যাশের মধ্যে আপনাকে আবার আমি যখন ওয়াচ ভিডিওতে ক্লিক করেছি এখানে দুটো ভিডিও দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এখানে ওয়াচ ভিডিও প্রথমটিতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে এখানে একটি ভিডিও ওপেন হবে একটি ভিডিও ওপেন হওয়ার পরে আমার আলটিমেটলি পয়েন্টগুলো কিন্তু জমা হয়ে যাবে দ্যাটস ইট এতটুকু থ্যাংক ইউ আমাকে জানিয়েছে এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে play to earn play to আর্নের মধ্যে ক্লিক করবেন প্লে টু আর্নের মধ্যে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে এখানে একটি অ্যাপস চলে আসবে সরাসরি আপনি অ্যাপসটি ইনস্টল করে নিতে পারেন অথবা নাও করে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে যদি ইনস্টল করে নেয় তাহলে দু ঘন্টা বা তিন ঘন্টার আগে স্ক্রিনের মধ্যে আবার সেটি ডিলিট করে দিবেন অথবা আনইনস্টল করে দিবেন দ্যাটস ইট অর্থাৎ আপনি এখানে খুব সহজে প্রত্যেকটি কাজ করার সময়ে অনেক সময় দেখবেন যে অ্যাপস চলে আসছে সেই অ্যাপসটি ইনস্টল করতেও পারেন আবার নাও করতে পারেন তবে করলে কোনো প্রবলেম নেই এবার চলে আসছে এখানে আপনি দেখতে পাচ্ছেন roll to earn roll to আর্নের মধ্যে আপনি ক্লিক করার পরে এখানে আরেকটি অ্যাপস চলে আসছে সেই অ্যাপসটি আপনি কেটে দিবেন কেটে দেওয়ার পরে সরাসরি আপনি মূল যে গেমটি খেলতে চাচ্ছেন অর্থাৎ রোল করতে চাচ্ছেন সেটি আপনি খেলবেন খেলার এগেনস্টে আপনি এখান থেকে নির্ধারিত পয়েন্ট ওকে পেয়ে যাবেন এভাবে অনেক সময় অনেকগুলো অ্যাডস চলে আসবে এখানে আরেকটি অ্যাডস চলে আসছে এই অ্যাডসটি আপনি কেটে দিবেন কেটে দেওয়ার পরে যে নির্ধারিত স্কিপ সময়টুকু চেয়েছে সেই সময়টুকু আপনি এখান থেকে স্কিপ করে চলে যাবেন তার মানে এখানে যে অ্যাপস আসবে অথবা ওয়েবসাইট আসবে সেগুলো স্কিপ করে চলে যাবেন স্কিপ করে আপনি আপনার নির্ধারিত যে কাজগুলো সে কাজগুলো করলে এখান থেকে নির্ধারিত কয়েনগুলো পেয়ে যাবেন সো এখানে আরেকটি অ্যাড এসছে এখানে অনেকগুলো অ্যাপস আসবে এটা আপনার বিরক্ত হওয়ার কোনো কারণ নেই সুতরাং আপনাকে কাজগুলো করতে হলে অবশ্যই এখানে একটু ধৈর্য ধরে কাজগুলো করতে হবে অথবা আপনি এখানে ইনকাম করতে পারবেন উপর থেকে দেখতে পাচ্ছেন প্রথমে স্পিন আমি স্পিন করে একটি দেখিয়েছি এরপরে ওয়াচ সেটিও দেখিয়েছি play to earn roll to earn এরপর আপনি সেকেন্ডে ক্লিক করবেন সেকেন্ডে ক্লিক করার পরে আপনাকে একটু নিয়ে আসবে আমার মূল এর মধ্যে অনেক সময় একটু বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আমি স্পিন করে একটি দেখালাম ওয়াচ তারপরে প্লে টু আর্ন এরপরে একটি রোল টু আর্ন আপনার এখানে লুডো লুডো চলে আসবে গুটি সে লুডোর মধ্যে যেটি আপনি পয়েন্ট যদি টাচ করেন তাহলে কয়েন পাবেন এরপর সেকেন্ড যেটি দেখতে পাচ্ছেন সেই সেকেন্ডের মধ্যে ক্লিক করার পর আপনি প্রতিদিন সেকেন্ড করবেন মিনিমাম আপনি দশ কয়েন এখানে ফ্রি পাবেন এরপর scratch to earn scratch to আর্নের মধ্যে ক্লিক করার পরে জাস্ট আপনি একটু স্ক্র্যাচ করবেন যেভাবে মোবাইলের কার্ডগুলো স্ক্র্যাচ করা হয় সেভাবে এরপর এগেনস্টে এর এগেনস্টে আপনি এখান থেকে কয়েন পাবেন এরপর ফিল টু আর্ন আপনার কতগুলো ম্যাথ দিবে তার মানে ক্যালকুলেশন যোগ বিয়োগ গুণ ভাগ সেগুলো আপনি ফিল আপ করার পরে এখান থেকে কয়েনগুলো পাবেন দ্যাটস ইট এরপরে ফ্লিপ টু আর্ন আপনি এটি টাচ করার পরে আপনি আর্নিং করতে পারবেন ওপেন ফর আর্ন এটি অনেকটা গিফট বক্সের মতো এরপর প্লে ফর আর্ন আপনার ক্যালকুলেশন একটি আর্ট এবার চলে আসছে যে আপনি এখানে যে প্রোফাইল দেখতে পাচ্ছেন ছোট করে সেই প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে সরাসরি আপনি ইন্টারফেসে চলে আসবেন রেফার ফ্রেন্ড রেফার ফ্রেন্ডে আপনি টাচ করার পরে এখানে আপনাকে রেফার কোডটি দিতে বলবো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে কোডটি হবে সেই কোডটি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দিলে আপনি সাথে সাথে এখান থেকে ফিফটি কয়েন ফ্রি পাবেন দ্যাটস ইট অর্থাৎ আপনি এখানে রেফার করে করে মিনিমাম মিনিমাম ফিফটি পয়েন্ট আপনি এখান থেকে ফ্রি পাবেন এই অ্যাপসটিতে কাজ করতে হলে আপনাকে একটি বিষয় খেয়াল করতে হবে সে যেটি যেটিতে আপনি কাজ করুন না কেন তার মানে স্পিন তারপর ওয়াশ তারপর প্লেট ওয়ার্ন রোল ওয়ার্ন যে কোনো একটিতে কাজ করতে গেলে আপনার কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করতে বলবে আপনি অ্যাপস ইনস্টল করতে পারেন ইনস্টল করে সেটি দু ঘন্টা বা তিন ঘন্টা রেখে দিয়ে আবার আনইনস্টল করে দিবেন আপনার ফোন থেকে তখন আপনি বাকি কাজগুলো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারবেন এবং কয়েনগুলো কালেকশন করতে পারবেন এবার আমি দেখাচ্ছি যে কিভাবে এখান থেকে উইড্রো নেবেন উইড্রো নেওয়ার জন্য এখানে বাম দিকে যেটি অপশন সেটিতে আপনি ক্লিক করবেন উইড্রোতে যাওয়ার পরে এখানে আপনার কয়েন্স মিনিমাম যদি ছয় হাজার কয়েন্স হয়ে যায় তাহলে অবশ্যই আপনি এখান থেকে এক ডলার নিতে পারবেন পেপলে আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে এখান থেকে উইড্রো নিতে হয় সেটি এবং আপনার যদি ইতিমধ্যে পেপল অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে আমি অনুরোধ জানাবো আমার চ্যানেলের মধ্যে কিভাবে সাইপ্রাসের মাধ্যমে একটি ভেরিফাইড পেপল অ্যাকাউন্ট তৈরি করে নিতে হয় এবং সেখান থেকে সেটি ইউজ করে কিভাবে উইড্রো নিতে হয় সেটি আমি দেখিয়েছি আমার ভিডিওতে আশা করি সেই ভিডিওটি দেখে আসবেন আমার লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের মধ্যে গেলে তার মানে আপনি পেপল অ্যাকাউন্ট তৈরি করবেন খুব সহজে ঘরে বসে অথবা অর্থাৎ বাংলাদেশে বসে সো পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে তার মানে উইড্র ভিডিওটি মিস না করতে চাইলে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে হলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো পেয়ে যেতে পারেন এবং আমার এখানে দেখতে পাচ্ছেন যে সাতশো ছাব্বিশটি আজকে পর্যন্ত ভিডিও দেওয়া রয়েছে আশা করি ছোট ছোট কাজগুলো করে আপনি তার মানে অ্যাপস গুলো অ্যাপসের মাধ্যমে আপনি কাজ করে আর্নিং জেনারেট করতে পারবেন আর যদি ফ্রিল্যান্স ক্যারিয়ার গঠন করতে চান জাস্ট আপনি প্লেলিস্টে ক্লিক করবেন প্লেলিস্টে ক্লিক করার পরে স্টেপ বাই স্টেপ অনেকগুলো ইমেজিং এবং ইউনিক ভিডিও দেওয়া আছে যে ভিডিওগুলো আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না সেই ভিডিওগুলো দেখে আপনি আপনার লাইফ চেঞ্জিং করে নিতে পারেন সো সিদ্ধান্ত আপনার কাজ আপনার লাইফ আপনার আপনাকে জাস্ট আমি গাইড দিচ্ছি আপনার গাইডটা ফলো করে সেই গাইড অনুসারে যদি আপনি কাজ করেন স্টেপ বাই স্টেপ আপনি অবশ্যই সফলতা মন্দিরে পৌঁছে যেতে পারবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন I'll catch you guys in my next video till then take care